পদ্মনা মায় পায় দিতে কইছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আনছি মায়ের পায়ে দিয়ে বলবো মা আমি যত খারাপই থাকি পুত্র বইলে আমাকে তো স্বীকার করতে হবে কি বলো কুপুত্র আর সুপুত্র তোমরা সব সুপুত্র আমি একটি কুপুত্র কিন্তু পুত্র তো তোমায় বলতেই হবে মা না বলে তুই পাবে না পারবে হাতে যদি আইলে সেটা ধরা যায় না দিয়ে পারে তা সকলে এটা করছে না হ্যাঁ? সকলে যদি সেই হবে তো সমান হয়ে গেল তাইলে আর রইল কি এই পৃথিবী এইটার নাম কি দুনিয়া দুটো নিয়া হ্যাঁ দুটো নিয়া দুনিয়া দুনিয়া দুটো নিয়া ভালো মন্দ দিন রাত আলো আদার ধনী গরিব থাকবি তাহলে চলবে কি করে তোমরা শিক্ষা পাবে কি করে যে এই মানুষ এই হয় তবে তুমি জ্ঞান লাভ করবে বাবা এই যে সূর্য উঠছে এই বাবার হাতে লাগবে 好吧，好了，好了。 <laughs> আর আনতে হবে আনতে হবে ছোট অনেক আছে